Chegou a hora, solta o som. আপনারা ভালো আছেন আমি ফার্স্ট এই জন্য একটু অনেক মানে মানে আংশ প্রথম ভয়েস রেকর্ডিং একটু প্রবলেম হয় আমি আর বেসিক্যালি আজকে ভিডিওটা কি আজকে ভিডিও হচ্ছে আমার শিখবা বলে ভাই অনেকদিন ধরে জমা হচ্ছে শিখবা বলে সব সব শিখবা বলে এখন হয়েছে লাস্টে এক লেভেল বাকি এতে হবে ইনশাআল্লাহ অনেকগুলো সব আমরা টেক্সট নিই যেহেতু ভয়েসের সাথে এটা মিলবো না হচ্ছে মানে রেকর্ডিংয়ের সাথে ভয়েস মিলবো না যেহেতু রেকর্ডিং পরে করছি এখন আমরা বক্স কিনতেছি তো সেট করতে পারছি আমরা ছয়ষট্টি স্টোন দিয়ে আগে তো There is also discount দিত এখন তো একটা টায়ার্ডও ডিসকাউন্টে দিচ্ছি আশা আমার ডায়মন্ড আছে তুমি মত করতে চাও না একটা ওদের গায়ে ডায়মন্ড একটা দুইটা একটা দুইটা কারণ হচ্ছে যদি আপনি অনেকগুলো দাও না তাহলে হচ্ছে আমার দেশের লাভ খুব খারাপ দেয় খুবই কম দেয় যদি একটু কষ্ট করে তুমি একটা দিতে পারো পাঁচ তিনটা করে পাঁচটা টোকেন দিতে পারো ভালো টোকেন দেবো আমার অলরেডি এক্সপিরিয়েন্স থেকে বলছি তাহলে বলতে ভালো লাগে আমি অনেকগুলো কাজ করি ভাই আমার ভয়েস আবার করতে না প্রথম ভয়েস আমি জানি না কি হবে আমি বেসিক্যালি ঘটনা আমার দিয়েছিল এই টাইম আমরা দেখছিলাম বস করছিলাম বাট এখন আমরা দেখছিলাম পাঁচশো এখন পাঁচশো এখন তোমার তিয়াত্তরটা টোকেন লাগবে বত্রিশশোটা মানে একশো একটা বস করছি তারপর এখন টোকেন দেয় নাই About out box Oxley from Raymond or Matley with Lincoln and Dorsey, a dog and a computers. So it a complete model. Box box in একশো ডিসকাউন্ট এখন ডিসকাউন্ট কার্ড তোমার অনেকগুলো আছে তোমার আইডি দেখতে পারো তোমার তো প্রত্যেকটা নেয় চলো আবার একটা দুটো আবার একটা দুইটা একটা দুইটা একটা দুইটা একটা দুই একটা করে মাটা ভালো দিতেছে দেখা যায় না কত লাগে আশা করি হয়ে যাবে দেখা যায় এখনো লাগবে কত লাগবে দেখি এখন আর দুইটা হতো দুটো চলে এবং হবে করে আচ্ছা, হয়ে গেছে এখন দেখা যাক আর দুইটা পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ দেখা যাবে দুইটা এখন এটা ডিসকাউন্টে পাবো না দুইটা এখন ওরে নয়টা এখন লাগবো ভাই এবার দিয়ে দে ভাই দুইটা এখন ঠিক আছে হয়ে হ্যাঁ, পর এটা আই তোমরা দেখবো কেন লাগে ম্যাচ করা যে একজন যে যে আইডি মানে যার আইডি সেই বুঝবে যে ম্যাচ করার পরে তার কাছে কি আমি ধারণা দাঁড়ায় তোমরা দেখতেছো ভিডিও দেখতে পারো না দেখবে বাট ফার্স্ট ভয়েস সেকেন্ড আমার এটাই আশা করি ভালো হবে নেক্সটে আটটা গায়ে আসবো সেটা হচ্ছে আমার এমপোর্টটিরা এমপ্লয়েড অলরেডি ফার্স্ট লেভেল আছে ওটাও আমি নিয়ে আসবো ইনশাল্লাহ নেট খুব শীঘ্রই মানে মিনিমাম তো অন্তত দশ পনেরো দিন ওয়েট করতে মানে দুই দিন মতো ওয়েট করতে হবে কারণ মান্থলি টাইম ক্লিয়ার হবো আস্তে আস্তে ওয়েট হবে তারপর হবে ইনশাল্লাহ ইমোটটা কিন্তু দশ আমি ইমোটটার জন্য আমি আগে অলরেডি ম্যাচ করছিলাম ছটা Absolutely. তো গাছ আমার কথা বলি তোমার মাতলা উইকলির টাইম হলে তোমার যদি ধৈর্য থাকে তুমি মাতলা উইকলি দিয়ে কাজ করতে পারো টাইম গোছাতে পারো তিন হাজার চার হাজার টাইম হলে আপনার তুমি ম্যাচ করতে পারো তবে টিনের টাইম টপ তুমি করতে হবে আর আমি যেটা আমার টপ দেখছো আমি নিজেই টপ করি এই জন্য রাত একটার সময় আমার ডায়মন্ড পাই ইনশাল্লাহ আশা করি তোমার ভিডিওটা ভালো লাগছে ওকে বাই গুড বাই